কমে এদিকে আও আলাদার কি হয়েছে কাজে গরু গরু এদিকে আও এদিকে আও না কাম আছে আরে এদিকে আও নিয়ে যাও না ওই চলে ওই চলে কাজ আছে আরে ভাই আগে কথা খালি কাম কাম লই থাকলে তো রইবে না মানুষের তো বুঝাই হইবে মানুষরে সচেতন করতে হইবে খাইয়া আর বা তো বুঝাইতে পারবো না ভাই তোমার এখন হইলে মানুষ সচেতন না আমাদের এলাকার গ্রামের মানুষ তো সচেতন না বালারা জীবনও সচেতন হইবে না ভাই এগো তো সচেতন আমরা আমরা যদি প্রচার করি তাদেরকে যে বলি যে ভাই আপনার এই যে এই যে এই যে আপনার এই এই আপনার এই যে সরকার যে এই যে ঘরতেছে দেখবো সরকার এই যে ঘরতেছে ওইছে যে কোনো লোক ঘরবিহীন কোনো লোক থাকবে না প্রত্যেকের ঘর থাকবে বাড়ি থাকবে সরকারের এটা নির্দেশ হ্যাঁ বইও তলার আকাম করো ভাই আকাম করো এই যে সরকার ঘর তোরা নিরিবিলিয়ান থাকবি ভাই আকাম করবে যাও থাকবি না এখন কায় ওই ওদিকে কয় কি কয় খালেক দুধ পোলায় ঘর পাইছে খালেক দুধ খালেক দুধ নিজেও পাইছে ঠিক আছে ওইখান তার মালিককে পায় নাই কা এই লে আর এই জগদারি চলে মানে এক লাখ কি সব দেবে ভাই এক লাখের জগরাজারি তো থাকবেই ওরা ওটা কোনো বিষয় না জগরাজারি চলবে ওটা বিষয় না কিন্তু এই যে দেখো প্রত্যেকটা লোক তা ঘর পাইছে এবং সরকার এখন ঘোষণা দিয়েছে যারা ঘর পায় নাই এগো ঘর দেবে আর মুরা বেদিকা নামে নামে কথা কই এগো ঘর দেবে সে তো এই জায়গায় খায় এর এই জায়গায় জমি মানে কিন্তু পঞ্চাশ জনের উপকার হয়েছে না হ্যাঁ, জমি তো আমারও গেছে আমার তো আফসোস নাই হ্যাঁ, ওরা পঞ্চাশ জনের উপকার সমস্যা নিরিবিলি থাকবে না হ্যাঁ, ভাই আমার কথা হল কথা আগে হন নিয়ে হেরবেন কথা কবি কথাটা হইলে যে ইয়া সরকার কি করে না করে নাই এটা কথা যে শেখ হাসিনা কি করে নাই এখন বর্তমানে তোমার তুমি অসুস্থ তুমি মেডিকেলে যাবা মেডিকেলে যাইয়ে পাঁচ টাকা দিয়ে স্লিপ লবা স্লিপ লইয়া ডাক্তারের তারে যাবা ডাক্তারে তোমার শরীর চেক করবে তোমার শরীরে কি কি রোগ আছে দেখ কিয়া তোমার যা ঔষধ লাগবে সব মেডিকেলতে দেবে তোমার পাঁচ টাকায় তোমার রোগ ব্যাধি সব ঠিক তোমার ওষুধপত্র যা লাগে এমনকি বর্তমানে এখন ওই যাগো ডায়াবেটিস হয়েছে হেগো ইনসুলিন পর্যন্ত দেবে আর করবে কি হাসি নিয়ে কও না তো কি হ্যাঁ? প্রধানমন্ত্রী যা করতে আছে আর করবে কি যা করতে আছে এরপর আর মনে করো যে এই ঘর দিয়ে বাইরে এলে পাও মাটি দিলে পাকা জায়গায় পারা হ্যাঁ। কোনো রাস্তা ছাড়া কোনো জায়গা আছে আছে কোনো জায়গায় কাদা লাগে মানে করো রাজাপুর গেলে হাক্কা পাড়া কয়টা গোড়া তিরিশে গামছা লগে লই যাও লাগবে বের হ্যাঁ, লাগবে কারণ তুমি বাইরে যাও কি পাকা জায়গায় পাকা জায়গায় এই যে প্রধানমন্ত্রী এটা করছে এই জন্য ধন্যবাদ পাইতে পারে ধন্যবাদ দেবে কি এখন ওই যে মানুষ আছে খালি ভুল বুঝায় যে এই অমুক সমুক এই আওয়ামী সরকার করছে কি এখন আরে যে উন্নয়নের জোয়ার দেখ দেশ উন্নয়ন হয়ে যাইতেছে দেশ পরিবর্তন হয়ে যাইতেছে এইটা তো মানুষের বুঝাইতে হবে ভাই ডিজিটাল দেশ ডিজিটাল হয়ে যাইতেছে আস্তে আস্তে আমি রাজাপুর আটে আশ মুরগি মানুষ আমি কিন্তু চলি যাবো একটাও কি ফেরত যায় আমি কিন্তু চলি যাবো না সবাই যে এত কিনে কি দিয়া টাকা নাই এত কিনে কি দিয়া ভাই টাকা বয়স্ক ভাতা দেয় বিধবা ভাতা দেয় এই তিরিশ কেজি চাল দেয় গর্ব ভাতা দেয় গর্ব ভাতা দেয় হ্যাঁ। কোন কিছু বাদ নাই হ্যাঁ কয় টাহা নাই খামুকি কই প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী ভাতা জেলেরা হ্যাঁ, হেয়ার চাউল সব দেয় সব দেয় তার দেবে কি এই পর এই যে মানে কারণ বাজারে গেলে কয় টাহা নাই বাজারে যাওয়ার পর দেখবেন কি মুরগি গোস জানা আয় এক ইন্ডিয়া নেকির দিয়া সব বড় লোকে না নেকের দিয়া এখন দিই এরা কেনে কে বাজারে তো সবাই যায় বাজারে কেউ না খাই যায় না খাইস কেন মানে কোন বাড়ির লোক না খাই রইছে সবাই খাই তাই খাও এই যে গুজব সৃষ্টি করে এই যারা গুজব সৃষ্টি করে এগো দরিয়া গণতলাই দেওয়া লাগে এই যে তোমার বাড়ির রাস্তাটা তো তুমি যে বাড়ির রাস্তা ফিস ডেলাই এখন যাও গাড়িতে সাই সাই করবি হুমুমাই যাও আগে গামছা বিন্দু যাওয়া লাগবে না এটা তো এই শেখ হাসিনার উন্নয়ন হয়েছে না এটা মানতে না হ্যাঁ, বিদ্যুৎ ঘরে ঘরে দেশে না এখন বিদ্যুৎ যায় আগের মতো যায় না তাহলে এখন হারা দিনে পনেরো মিনিটও বিদ্যুৎ যায় না যায় না এটা আমাকেও আল্লাহর কাছে ধন্যবাদ জানানো উচিত আল্লাহর কাছে সুক্রিয় করা উচিত যে এই দেশ নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য করছে আমরা তার জন্য কি করছি আমাদের এখন মানুষকে সচেতন করতে হবে যে ভাই আমাকে উন্নয়ন এই রয়েছে এই রয়েছে এই হয়েছে এরকম উন্নয়ন যদি অব্যাহত থাকে উন্নয়ন এই যারা বেকার লোক আছে না অনেকের তো চাকরি হয়ে গেছে হ্যাঁ। প্রত্যেকের ঘরে ঘরে বাতা পুষে যাবে দেশ উন্নয়ন হইলে বাতা পুষে যাইবে হলে আমেরিকা যাওয়া লাগবে না আমেরিকা যাওয়া লাগবে না আমেরিকা বাংলাদেশ হইবে হইবে কথা সত্য এটা সত্য কথা আও আও এদিকে আন কথা এ পাকিস্তানের লগে শুনেন হ্যাঁ, পাকিস্তানের লগে যুদ্ধ হইছে না পাকিস্তান এদিকে আন হুনে যান এই কেন হইছে হ্যাঁ লাগো ভারত কে লাগছে হয় আয়না একটু আড্ডি আন রোতা রয়েছেন রোজা তো রয়েছি রোজার দিনে রোজা রইবে না এবারটা ওবেটা কোনো কিছু পায় না সরকারের কোনো সাহায্যই পায় না তো এবারটা কি কইবে কেরা সরকার সাহায্য পায় কিছু পায় না নয় ধরনের বয়সে দুইশো চাউল পায় না এই পেশায় আপনার নাম কি আব্দুল বারেক আকন আপনি কাজ করেন কি বেকার বেকার আগে কি করতেন কাঠমিস্ত্রি আম করেন মাই পোলা কগুয়া মাই পোলা কগুয়া দুই মাইয়ে দুই পোলা আর কি

সরকার তো দিতে আছে সরকার উন্নয়ন করতে আছে না সরকার দেওয়ার জন্য চেষ্টা করে কি না এই করে এই যে করগুলো উড়েই দিয়েছে এদের যে আমার এলাকার লোকজনের দিয়েছে না আমার এলাকার মেম্বারে যদি কিছু করে এ দোষ কি সরকারের সরকার তো দিতেই আছে সরকার তো চেষ্টা করে দেওয়া আমের আমের বয়স্ক ভাতা বিধবা ভাতা গর্ভকালীন ভাতা এবার এই যত ভাতা আছে ওগুলো সরকার দেয় না সরকার সরকারের নামে গুজব সৃষ্টি করে কি করা উচিত সরকার উন্নয়ন করতেছে তোমরা কেন তার অপপ্রচার করতেছো সরকার যে এত উন্নয়ন করতেছে এগুলো মানুষের বুঝাইতে হবে আর বললে বিপরীত বুঝায় যে না সরকার কিছু করে না আমাকে বুঝাই তো সরকারের মোরা আমরা তো আছি আমরা এই সরকারের লাগে আইজ হইতে আমাকে হ্যাঁ। স্লোগান একটাই গুজবের বিরুদ্ধে কঠোরভাবে নামতে গুজবের বিরুদ্ধে কঠোরভাবে নামতে সোচ্চার থাকবো চলো চলো